আবেলি রে রোদালি ধীরে ধীরে হারাই যায় আবেলি রোদালি ধীরে ধীরে হেরাই যাই আবেলি রে রোদালি ধীরে ধীরে ঢিমিকি জলে খেওয়ালি যে তরালি চাব খুঁজিও নেদেখো মই কতে বাসা ও নগর তুমি ধীরে ধীরে হারাই যান আবেলি রে রোদালি ধীরে ধীরে ধিমিকি জলে শ্যামালি যে তরালি মিঠা মিঠা গীত হৈ ৰোৱা পাৰ হোৱা অতীতক মনত কৰো তোমাৰ সতে একেলগে চাই ৰোৱা তৰা দিশ বিচাৰ গীত হৈ ৰোৱা পাৰ হোৱা অতীতক মনত কৰো তোমাৰ সতে একেলগে চাই ৰোৱা তৰাতি বিচাৰো গাঁৱৰ ফাকে ফাকে ধীৰে ধীৰে হেরাই যাই আবেরি রে রোদারি ধীরে ধীরে ধিমিকি জলে হেওয়ালি যে তরালি আজি মোৰ প্ৰিয় গুণ গুণনি উষাহে উষাহে ৰাখোনে তোমাক আজি রে ফেরাই যাই হাবেলি রে রোদালি ধীরে ধীরে ঝিমিকি জলে খেওয়ালি যে তরালি চাব খুঁজি নে দেখো মই গোতে বাসা হারাই যায় আবেলি রে রোদালি ধীরে ধীরে ধিমিকি জলে শ্যামালি যায় ধীরে ধীরে হেরাই যায় আবেলি রে রোদালি ধীরে ধীরে ধিমিকি জলে শেওয়ারি যে তরারি